দিদির দুধ কর্মসূচির পাশাপাশি পৌরসভা শহরে একদিন কর্মসূচির দ্বিতীয় দিনের শুভ সূচনা হল মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত মুর্শিদাবাদ পৌরসভায় এদিনে কর্মসূচির সূচনা করেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহ রায় পাশাপাশি কর্মসূচি শুরুর আগে মন্দিরে পুজো দেন তিনি এদিনের কর্মসূচিতে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো week.